অনেক অনেক কাল আগে এক গুরুদেব বাস করতেন তার শিষ্যদের সাথে একদিন এক নতুন শিষ্য গুরুকুলে এসে জিজ্ঞেস করলো গুরুদেব আমরা এত বই পড়ি কিন্তু কিছুই তো মনে থাকে না সবই তো ভুলে যাই তাহলে এত বই পড়ার দরকার কি গুরুদেব একথা শুনে কোনো উত্তর দিলেন না চুপ করে রইলেন তারপর বললেন তুমি কাল সকালে এসো আমার কাছে নতুন শিষ্য পরদিন সকাল সূর্য ওঠার আগেই অনেক উৎসাহ নিয়ে গুরুকুলে চলে এলো গুরুদেব শিষ্যকে একটি অনেক পুরনো মরচে পড়া ঝাঁঝরি এগিয়ে দিলেন বললেন পাশের কুয়া থেকে জল নিয়ে আসো ব্যাপারটা শিষ্যের পছন্দ হলো না কিন্তু কি আর করা যাবে গুরু বলেছেন অমান্য করা যাবে না তাই মরচে পড়া সেই ঝাঁঝরি নিয়ে সে বেরিয়ে পড়ল কুয়োর দিকে মরচে পড়ে থাকায় সেই ঝাঁঝরির ফুটোগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছিল তাই প্রথম প্রথম একটু জল আটকে থাকছিল কিন্তু গুরুদেবের ঘরের দিকে যেতে যেতে সেই জলটুকু পড়ে যাচ্ছিল জল পড়তে পড়তে শেষ হয়ে গেলে আবার কুয়োর দিকে যেতে হচ্ছিল তাকে জল ভর্তি করার জন্য যাই হোক এই করতে করতে বেলা অনেক গড়িয়ে গেল সূর্য তখন মাথার উপরে সেই সকাল থেকে চেষ্টা করছে রেগে মেগে মাথাও গরম হয়ে যাচ্ছে খুব তখন শিষ্য ভাবল গুরুদেব তাকে এ কেমন অর্থহীন কাজ দিয়ে দিয়েছেন জল ছাড়াই ঝাঁঝরি হাতে সে আশ্রমের ঘরে পৌঁছালো যখন গুরুদেব তাকে এই জলের কথা জিজ্ঞেস করলেন তখন শিষ্য বলল গুরুদেব এই ফুটো পাত্রে জল তো একেবারে থাকেই না গুরুদেব তখন একটু হেসে বললেন একবার ভালো করে পাত্রের দিকে তাকিয়ে দেখো শিষ্য কিছু পার্থক্য কি বুঝতে পারছো শিষ্য আসলে এতক্ষণ নজর দেয়নি গুরুর কথা শুনে একবার খেয়াল করে দেখলো ঝাঁঝরিটি একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে প্রত্যেকবার জল তোলার সময়ে একটু একটু করে নোংরাগুলো ধুয়ে চলে গেছে গুরুদেব এবার বললেন বই পড়াশোনা করা ব্যাপারটাও এরকম অব্যবহৃত পুরনো ঝাঁঝরি সমান মানুষের মন নদীর জল সমান বইয়ের জ্ঞান নদী সমান বই সম্ভার অনেক বই পড়লে আপাত দৃষ্টিতে কিছুই মনে থাকে না তার জন্য ভেবে লাভ নেই এবং গুরুদেব বলতে থাকলেন পড়ার সময়ে মানুষের মনের শুদ্ধতা প্রাপ্তি হয় মানুষের চেতনার অগোচরেই প্রত্যেকটা বই পড়ার সময়ে মানুষের অবচেতন মনের উন্নতি হয় আস্তে আস্তে একটু একটু করে সো আমরা যারা বই পড়ি হয়তো বা মনে হতে পারে যে কিছুই তো মনে থাকে না বা কিছুই তো লাভ হচ্ছে না বই পড়ে আসলে বই পড়লে ইন্টারনালি পরিবর্তন আসে যা এত তাড়াতাড়ি দেখা যায় না